ক্যামেরা কতটুকু পর্যন্ত দেখছিলাম কাল ক্যামেরা দেখছিলাম যে হ্যাঁ টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার পর্যন্ত আমরা কত টিউটোরিয়াল দেখছি এই টিউটোরিয়াল দেখব টেক্সট অ্যালাইনমেন্টের পরেরগুলো যতটুক সম্ভব পারে আর কি ইন্ডেক্স ডট এসটিএমএল নামে একটা ফাইল নিব থ্রি এসটিএমএল থ্রি নিলাম নোটপ্যাডে ওপেন করলাম নোটপ্যাডে ওপেন করে কি করবে এটাকে এসটিএমএল দিব এসটিএমএল শুরু করব শেষ করব এসটিএমএল শুরু করব এসটিএমএল শেষ করব ঠিক আছে এগুলো প্রত্যেক দিন কাজটা করতে হবে এসটিএমএল শুরু করব এবং শেষ করব তারপরে হেড শুরু করব হেড শেষ করব এইচই এডি হেড শুরু করব হেড শেষ করব ঠিক আছে তারপরে হেডের মধ্যে কি থাকে title meta tag meta description এগুলো থাকে টাইটেল দিব টি টাইটেল দিব টাইটেল শুরু করব টাইটেল শেষ করব তাহলে আমার প্রফেশনাল টাইটেল শেষ করব টাইটেল শেষ করার পর আমি কি করব স্ল্যাশ দিব এই স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে একটা ট্যাগ দিব হ্যাঁ কেন এখানে কি দিব বডি দিব এটা হচ্ছে বডি বডি শুরু করছি তাহলে এটা শেষ করতে হবে না স্ল্যাশ দিয়ে বডি এটা হচ্ছে আমাদের প্রফেশনাল কোডিং সিস্টেম এসটিএমএল শুরু হবে এসটিএমএল শেষ হবে তাহলে একটু ট্যাপ দিব ট্যাপ দিয়ে কি হেড বডি টাইটেল টাইটেলটা এখানে লিখবো ভিতরে কোনটা এই টাইটেল দিস ইজ এসটিএমএল বা এসটিএমএল দিলাম ঠিক আছে বডি লেখার পর এভাবে করে আমরা কি প্রত্যেকটা প্রত্যেকটা নোটপ্যাড সাজাবো এসটিএমএল ফাইল প্রথমটা এরকম হবে তো এরপর আস টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার আমাদের মানে বোল্ড একটা লেখাকে কীভাবে বোল্ড করবো একটা প্যারাগ্রাফকে কীভাবে বোল্ড করবো ঠিক আছে তো সময় বাঁচানোর জন্য আমি কপি করতেছি আপনারা কপি জীবনও করবেন না ঠিক আছে আমি যদি এটা লিখতে চাই যতক্ষণ সময় যাবে ভিডিও লেন্থ যতক্ষণ হবে ততক্ষণ আপনার বোরিং হয়ে যাবেন তো সেজন্য একটু কপি করতেছি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নাহলে আমি কোড লিখতাম তো এখানে কি নর্মাল এতে এটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে দিলাম নর্মাল টেক্সট এখানে যদি বোল্ড করতে চাই বোল্ড করতে চাই তাহলে কি করবে তবে স্ল্যাশ দিয়ে বি স্ল্যাশ দিয়ে বি সেভ করলাম সেভ করে রিলোড দিলাম তাহলে এটা একটা বোল্ড হয়ে গেছে না একটা মোটা লেখা হয়ে গেছে না সেটা হচ্ছে বোল্ড এস এল বোল্ড করতে চাইলে কীভাবে করতে হবে শুধু বি বিটা দিতে হবে ঠিক আছে এখানে বি স্ল্যাশ বি শেষ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে বোল্ড ফরম্যাট তারপর ইটালি করতে হলে কি দিতে হবে এখন আমি চাচ্ছি যে এটারে একটু সোয়াই দিব ইটালিক কি করতে হবে এখানে একটা আই দিতে হবে slash I slash I hello আপনি দেখতেছেন হ্যাঁ সাব দিলে একটু নিচে নেমে যাবে যদি আমি যদি সুপার ফি দিই তাহলে কি হবে সুপার স্কিপ হয়ে যাবে subscript superscript S U P superscript হবে ঠিক আছে সুপার স্কিপ যদি দিই তাহলে দেখেন কেমন হবে সুপার স্কিপ দিলে কি একটু উপরের দিকে হবে একটা নিচের দিকে হবে সাব দিলে নিচের দিকে সুপার দিলে উপরের দিকে মানে লেখাটা ইয়া হবে তো আমি হ্যাঁ আমি দেখালাম ডিলেট ইনস্ট্যান্ট এই জিনিসগুলো কি আপনারা ইউজ করে দেখবেন তারপরে স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট গেল এবার হচ্ছে কোটা কোটেশন কিউ কিউ দিলে একটা কোটেশন আকারে মানে উক্তি মনসির উক্তি দিই না আমরা কিউ দিলে সেটা উক্তির মতো দেখাবে দেখেন আমি দেখাই কিউ দিই যদি এখানে একটা কিউটা যদি এখানে শেষ করি এখানে শেষ করি কিউটা স্ল্যাশ কিউ সেভ দিলাম সেভ দিয়ে যদি রিলোড দিই আমার অবস্থা কি হচ্ছে এর অবস্থা দেখছেন একটা কোটেশন হয়ে যাচ্ছে এখানে এই দেখছেন কোটেশনটা কোথায় চলেছে এই দেখেন কোটেশন হয়েছে কোটেশন হয়ে এটা শেষ হইলো ঠিক আছে তারপরে ব্ল্যাক কোড মানে সেম কোটেশন আঁকা উক্তির মতো দেখাবে দেখেন এটা যদি এখানে দিই এখানে যদি এখানে দিই স্ল্যাশ দিই আগে আগে একটা স্ল্যাশ দিতে হবে কারণ এটা অ্যান্টেক অ্যান্টেক সেই জন্য তাহলে দেখেন এটা কি এটা কি এরকম হচ্ছে ব্ল্যাক কোড দিলে এটা এরকম আছে আর কোটেশন দিলে এটা কি এরকম হচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন তারপর তারপরে আসেন যে আমার কি তারপরে আসেন যে অ্যাব্রিভিয়েশন তারপরে আসেন যে আমার এব্রিভিয়েশন এব্রিভিয়েশনটা দিব আমি ঠিক আছে তারপর আসেন যে আমার এব্রিভিয়েশন পি থেকে পি প্যারাগ্রাফ নিব টাইটেল দিব ঠিক আছে এখানে আমি যদি এব্রিভিয়েশন প্যারাগ্রাফ নিই প্যারাগ্রাফটা একটা নিই এস সোন এস ফসিবল ঠিক আছে এ এস পি এটা এটার কী হবে অ্যাপ্রিভিশন কী হবে সেটা লিখে দিব ঠিক আছে ঠিক আছে এটার অ্যাপ্রিভিশন আমাকে লিখতে হলে এর আগে একটা কি এ ডাবল বি দিতে হবে টাইটেল দিতে হবে তারপর কলনের ভিতরে এটা লিখতে হবে এ দেখেন এ ডাবল বি আর ঠিক আছে অ্যাপ্রিভিশন তারপর space T I T I L E title তারপরে ইকুয়াল টু তারপরে এখানে দিব কি as soon as P O double S I E L E as soon as possible তারপরে কি দিব এ ডাবল বি আর অ্যাপ্রিভিয়েশন তারপরে স্ল্যাশ দিব ঠিক আছে সেভ দিব এখন আমি যদি এখানে রিলোড দিই আমি যদি এখানে রিলোড দিই দেখছেন অ্যাজ সোন অ্যাজ পসিবল এটা শো করতেছে আমি যদি ইয়া করি অ্যাজ সোন অ্যাজ পসিবলটা নিচের দিকে শো করতেছে তো সেটা হচ্ছে কি আমার আমার এই টাইটেল বারের এব্রিভিশনটা আমি দেখাইতে পারতেছি ঠিক আছে তারপর অ্যাড্রেসটা অ্যাড্রেসটা লিখে আমরা আজকে শেষ করব আজকে আর যাব না কারণ নেটওয়ার্ক প্রবলেম করতেছে প্রচুর অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে আমরা শেষ করব অ্যাড্রেস লিখলাম অ্যাড্রেস শুরু করলাম এই ডাবল ডি অ্যাড্রেস লিখলাম অ্যাড্রেস শুরু করলাম রিটার্ন বাই নামটা লিখলাম ঠিক আছে বিয়া দিলাম নিচে স্প্রেড হওয়ার জন্য তারপর আবার একটা বিয়ে দিলাম স্পেস হওয়ার জন্য ভিজিট ওয়েবসাইট এখানে ওয়েবসাইটে দিতে পারবো ওয়েবসাইটের কি অ্যাড্রেস দিতে পারবো এখানে কি দিতে পারবো ঠিকানাটা লিখে অ্যাড্রেসটা সেভ করব সেভ করে আমি কি করব রিলোড দিব রিলোড দেওয়ার পর আমার এই জিনিসটা এরকম আসবে ঠিক আছে এই জিনিসটা ও এরকম আসবে আসার পর আমরা কি করব এখানে আমার ওয়েবসাইটের নিচে এটা লিখে থাকে ঠিক আছে তারপরে ক্রিট এই জিনিসটা ক্রিট মানে এটা লাগবে না তারপরে বিডিও বিডিও মানে লেখাটা উপর উল্টা দিকে লেখানোর জন্য সেটা লাগে তো লাগবে না HTML computer code KBD sample text এগুলো দেখে নেবেন স্যাম্পল টেক্সট এবং কি বার ঠিক আছে ই আর বার পর্যন্ত দেখে নেবেন বার ভেরিয়েবলটা কীভাবে এ করে সেটা পর্যন্ত দেখে নেবেন তো এটা আমরা নেক্সট কালকে বসবো কালকে আবার বসে কি এটাকে আমরা দেখব এতটুকু পর্যন্ত আপনি দেখে নেবেন এতটুকু পর্যন্ত হোমওয়ার্ক আপনাদের এরপরে কি নেক্সট সেশনে আমরা এটা যাবো